হ্যালো গাইজ সবাইকে ইউটিউব চ্যানেলে ওয়েলকাম সো গ্যাস আজকে একটা অসাধারণ ভিডিও বানাতে যাচ্ছি সো গ্যাস আজকে আমার ভিডিওটা হবে মনে করেন ক্লাস স্কোয়াড র্যাঙ্কে ষোলোতে স্টার্ট দিব বাইরের প্লেয়ার দিবে তাদের সঙ্গে মনে করেন আমি একটু প্রাঙ্ক হবে অন্যরকম আচ্ছা স্টার্ট করি তারপর বলছি কেমন হবে সো গ্যাস সবাই দেখতে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন তো গ্যাস প্যাংটা হচ্ছে এরকম দেখেন যে বাইরের তিনজন প্লেয়ার দিছে এদের মনে করেন আমি বিপক্ষে মানে এদেরকে আমি আনানোর চেষ্টা করব আর পলায় পলায় থাকবো মনে করেন দু একটা গালাগালি দেবে তার জন্য মনে করেন ওদেরকে দেখি কি করে আমাদের প্লেয়ার একটা গালাগালি ঠালি করে কিনা মানে দিগি নিয়ে ঠিক কথা বলবে তার জন্য মনে করেন একটু সেরকম ভিডিও বানাইতে যাচ্ছি আমাদের প্লেয়ারের নাম হলে কিন্তু আমার কাছে একটা মারা গেছে দুইটা আমি এমন আর ফাইট করলেও মনে করেন তিন রাউন্ড হওয়ার পর ফাইট করব আর এনিমিদের ধার থেকে আমি দূরে থাকবো আচ্ছা আছে আমি গেম প্লে হতে যাচ্ছে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখেন আমাদের দুইটা শেষ আরেকটা বাকি আছে ওইটাও মারা যাবে যাবে ভাব সোকে ওইটা না মরলে আমার খেলা দেখতেছে না এবার মারা যাবে গ্যাস ফিনিশ করো ফিনিশ করো জলদি ওই জায়গায় সিনেমি দেখছিলাম পাইছি গ্যাস এই দেখেন আমাকে গালাগালি দিবে দেখা যাক কী করে আমি মুখ মারি ওই জায়গায় দাঁড়াই ভাই হালার ভিতরে রিপোর্ট মারো সবাই ও ভাই রিপোর্ট মারতে বলতেছে ভাই দেখেন কি বলে ভাই হালার ভিতরে সবাই রিপোর্ট মারো ও ভাই সিরিয়াসলি গাইস আমি কোনো ফাইটের মধ্যে যাবো না বিশ্বাস করেন দেখা যাক কি করে গাইস আলার ভিতরে গাছ অনেক আছে আরে গাছ অনেক ভালো লাগছে একটা প্লেয়ারে সেলতেছে তিনজনে মিলে উল্টো পাল্টা আমাকে বলবে যে আর ভাই কি করিস তুই ও একজনেই বলতেছে রিপোর্ট মারার কথা বলে ভাই আমার রিপোর্ট মারার সমস্যা নেই আমি কি কোনো দোষ করছি যে রিপোর্ট মারলে কিছু হবে আমার রিপোর্ট তো মারারই জিনিস গ্যাস না হলে রিপোর্ট দিছে কিছুর জন্য তো গ্যাস যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিন নতুন ইউটিউব চ্যানেল তো আরে ভাই এবার এইটাও এইটাও কী করে দেন এটাও আমার কাছে থাকে গেছে ও ভাই এটা বুঝে গেল নাকি নাকি বললাম না তো কিছু সাব্বির সাব্বির সাব্বির ভাই ও গ্যাস একটা যাবে যাবে বাপ এবার এইটাও এমন মারবে আমি নিশ্চিত গ্যাস এটাও মনে করেন আমার সঙ্গে দাঁড়ায় ও ওদের একজনকে নক করে দিছে একটা খেলায় চলে গেছে দেখতে আরে ভাই তোমার খেলা দেখলে এমন মারো তুমি কি করো আরে আরেকটা গেছে তো এই আরেকটা গেছে আসো আসো জলদি আসো জলদি আসো তোমার জন্যই ওয়েট আরে হেল্প করলে তো কেমন ইমুন মারছি আরে ভাই আমার সাইডে থাকছে না এবার আমার আসতেছে কি বলে শুধু গ্যাস সেইটা শুনবেন আপনারা আগের বার তো সে কিটি বলে নিয়ে গেছিল রিপোর্ট মারো ভাই ও ভাই ও ভাই সিরিয়াসলি গ্যাস অনেক মজা লাগতেছে আমার এই ভিডিওটা বানানোর সময় না জানি ভিডিওটা ছাড়ার পর আপনারা দেখলে কেমন লাগবে আপনাদের কাছে আমার সাইডে কেউ নাই ও ভাই ওইটা যদি সব মাইরে যায় মেডিকেট করো আচ্ছা মেডিকেট করো আমার খেলা কেউ দেখতে আসো জলদি জলদি কি করো এই তো আছে আরে আসতেছে আবার একজন চলে যাচ্ছে গাইস আর ওই ভাই তো একটাকে মারা দিচ্ছে আর দুইটা নিয়ে গাছ না না না আমার সবাই লাস্টে মারা লাগবে আর না হলে গাছ হয় না এবার আমাদের ওইটা গায়ে গ্যাস করে বিশ্বাস করে মানে রিমুভ কত আরে আরে আরে এইটার জন্য প্রস্তুত ছিলাম না আমি এক মুহূর্ত Triple oh, kill. গ্যাস এবার কিছু বলে নাই আমাদের ওই প্লেয়ার রবি শুধু মনে করেন যাওয়ার আগে একটা কথাই বলছিল শয়তানি করে আর এর কাছে একটা এমুডের বেশি নাই এইটুক বলছিল তো যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর দেখেন হাসাহাসি করতেছে আবার কি করে অনেকে আমার মনে করেন মেইন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আবার ফেরত আনবো দুই দুইবার গ্যাস মেইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সবাই গ্যাস ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আজকের প্যাংটা হবে অন্যরকম গ্যাস অনেক প্যাং করছি আজকের প্যাংটা একটু অন্যরকম করতে চাইছিলাম সবাই আমাদের প্লেয়ার তিনজন চলে গেছে আগের বার তো সাব্বির ভাই আমার পাশে ছিল সাব্বির ভাই এখনও হ্যাঁ যায় না একজন আরে ভাই এবার কি করতেছে একজনকে মেরে দিচ্ছে আমাদের প্লেয়াররা আমি এই জায়গা দাঁড়াই মুখ মারবো গেছি মন হ্যাঁ একজন মারা গেছে নাহিদ ভাই সো গ্যাস নাইট বাইকে ফিনিশ করে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি এনিমি কী করে আরে গ্যাস গ্যাস আমার সাইডে আসতেছে না এবার আইসে এই তো গ্যাস ইমুন ইমুন মার্কেট আছে ভাই দেখতেছে ও ভাই গালাগালি দিছে সিরিয়াসলি গাইস এবার গালাগালি দিছে এখনো বলে সিরিয়াসলি অনেক কষ্ট করে একটা ও ভাই একটা রাউন্ড জিতায় গ্যাস মজা শেষ হয় নাই কথা বলতেছে না মনে করেন দু একজন করে মুখ খুলতেছে দেখা যাক যে সময় মনে করেন তিন রাউন্ড হারে যাবো না গ্যাস সেই সময় মনে করেন আমাদের ছেলেরা তো উল্টো পাল্টা গালাগালি দিতেই থাকবে তো গ্যাস দেখা যাক এই রাউন্ডে কি করে আমাদের ছেলেরা মরতেছে না এবার মারতেছে গ্যাস কীভাবে আরে সাব্বির ভাই এই পিছনের দিকে থাকতেছে উনি হয়তো বুঝে গেছিল ফার্স্টে আমার পাশে বসেই ছিল গ্যাস দ্বিতীয় রাউন্ড মানে এর আগের রাউন্ডে প্রথম রাউন্ডটা শেষ হইলে আমার পাশে বসেই ছিল গ্যাস আরে ওদের একজনকে নাচ করে দিছে আমাদের একজন এবার দেখবে এটা fast fast fast fast fast fast जल्दी जल्दी First blood. দুইটা দুইটা দুইটা গ্যাস আরেকটা আরেকটা আরেকটা রয়েছে সাব্বির ভাই গ্যাস আমার একটা ফ্রেন্ড থাকতো না অনেক সুন্দর থাকতো দুইজন মিলে দেখা গ্যাস থ্রি ভার্সেস ওয়ানে জীবনেও পারবে না কারণ আমি তো খেলতেছি না মজা নিচ্ছি গ্যাস এবার আমার খেলা দেখতেছে না গ্যাস কী করে সিরিয়াসলি গ্যাস অনেক মজা পাচ্ছি এবার এইবার দেখতেছি আরে ভাই দু একটা গালাগালি ঠালি দেও না কি করো বুঝি না একটা দিছিল গ্যাস একজন একটা গালাগালি দিচ্ছিল ও ভাই সাব্বির ভাইয়ের শেষ সো গ্যাস এখন ফিনিশ করে দেবে food. Seriously guys, বিশ্বাস করেন আমার মতন মজা মনে করে লাগলে গেমে তো পারো ও ভাই দুই মোড গাইড রাইট রাইট ও ভাই এবার শুরু হইছে ভাই পিছন দিয়ে দেন রাইট ও ভাই আচ্ছা একটু বলা জমে দেয়া যাচ্ছে আমি ধরে কাটিয়ে এলাম দেখলাম আরে তুমি এটা কিনা দিয়া তুই ঘুমিয়ে যা ডাবল কিল আরে না দেখো কি লাকি তো গ্যাস অনেক হয়েছে মনে করেন গালাগালি একটা শুনতে চাইছিলাম দুই তিনটা দিচ্ছে সমস্যা নেই এবার মনে করেন একটু ফাইটের দিকে যাই দেখি এখন হয়তো মনে আর ফাইটে যায় লাভ নেই কারণ অনেক রাউন্ড এখন মনে করেন হার্টবিট আমার দু তিনশোর উপরে আছে কোন সময় জানি মারা যাবো চলেন গ্যাস খেলা হবে আমি কথা বলি না সো গ্যাস যেটা ভাবছিলাম মনে করেন এখন আর কোনো লাইন নাই আমাদের এবার তিন তিন নম্বর সাব্বির ভাই আর নাটক করতেছে দুই অনেক মজা পাইছি সিরিয়াসলি গাইস সো গাইস অনেক হয়েছে ভিডিও মনে করেন ওদের কাছ থেকে যেটার জন্য প্যান করতে চাইছিলাম সেইটা হয়েছে পরের ম্যাচটা জেতার ম্যাচ দিব সো গাইস ভালো থাকেন সবাই আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা যারা এখনও মনে করেন টাইম আছে যাদের তারা আরেকটা ম্যাচ দেখে যাইতে পারেন কারণ আরেকটা ম্যাচের সঙ্গে অ্যাড করে দিই ভাইদের সঙ্গে খেলে দেখি ভাইরা খেলে কিনা আমার সঙ্গে একটু দেখে আসি তো কী বলে আচ্ছা ভাইদের বলে দিতে প্যাং করছিলাম সাব্বির ভাই নাহিদ ভাই এই ছেলে তো সমস্যা এ ভাই গালাগালি দেন না ভাই প্যাং করতেছিলাম ভাই কথা কর ভাই ভাই প্যাং করতেছিলাম তার কারণে মারা মানে গালাগালি শোনার জন্য ভাই এইসব করতেছিলাম একটা ইউটিউব চ্যানেলে সার্ভানি দেখে আসেন সো গ্যাস বাইকে বলে দিছি যে ফ্যাং করতেছিলাম সো ভাই শুনেছেন আবার এসে গালাগালি শুরু করছিল আরে বর তুই খেলতে পারিস না ওই ওই মানে আবার গালাগালি দিচ্ছিল উল্টো পাল্টা ভাইকে বলছি যে ভাই প্যাং করছিলাম আর একটা খেলেন আমার সঙ্গে দেখি খেলি ভাই ভাই তো তুমি প্যাং করতেছিল ভাই এ আবার কেমন প্যাং আমি ভাই এই প্যাং কোনোদিনও কেউ করে নাই নতুন একটা প্যাং বার করছি মনে করেন আজকে মাথায় আসলো তাই বানায় ফেলাইছি তো ভাই ট্যাংটা কিন্তু ধরছিল ছিল আমি অনেক হাসছি গেছে ভাই ভাইরা কয় গালাগালি দেয় আর আমি আসি ও ভাই কি গেম খেলে রে ইয়ার না আমার ইচ্ছা ছিল গাছ আরও গালাগালি দেবে মনে করেন গালাগালি দিয়ে বাস করে দেবে সেরকম প্লেয়ার লাগতো কিন্তু এনারা তো অনেক ভালো ছিল গালাগালি এইটা নেট কেটে যাচ্ছে ডাবল কিল ও ভাই আপনি কি শুনছেন কানেকশন ডাবল কিল ও গাইস মাই 28 কিল ও ভাই আশা করি আপনারা গাইস সাবস্ক্রাইব যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন ভাই বিশ্বাস করেন এরকম এরকম ভিডিও আরো হবে না আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন সবাই একটা গ্যাস আমার যে আগের চ্যানেলটা ছিল ব্যান্ড হয়ে গেছে জানি না যে আমার সঙ্গে এরকম করে কেন ইউটিউব চ্যানেলটাও ব্যান্ড হয়ে গেছে মনে করেন আমার আইডিটাও হ্যাক হয়ে গেছে এই দুই দুইটা বার আমার আইডিটা হ্যাক হয়েছে কেমনটা লাগে ভাই বলেন দেখা যাক এই ম্যাচটা জিতি কি না এখান ভাইকে অনেক কথা বলে দেখে নিয়েছি যে ভাই আরে ভাই এই জায়গায় আসবে কিভাবে এক মিনিট ফার্স্ট ব্লাড গাছ মিট কিটা নাই এখন কী হবে বলেন পিছন দিক দিয়ে চলে একটা না এই তো মনে করেন তাহলে রাশ করার মুডে থাকতাম যে আরে ভাই কি করে এটা সবাইজনকে লাইক করে দিই থাকলে হবে আরেকটা একটা দেখা যাক ভাই কি করে না বাটন ছুটতেছে আর একটা ও ভাই আবার সে মারেই দিল ভাইকে যাক সুন্দর ছিল সবাই বইয়া তো নেওয়াই লাগবে যেভাবে হোক যে কোনো মূল্যে বইয়া তো লাগবে নাহিদ ভাই আরে আরেকজন আমাদের প্লেয়ার দেখেন ড্যামেজ দিচ্ছে কিন্তু ফিরি পাই নাই একটাও দুইটা প্লেয়ার আমাদের সবাই মোটামুটি ভালো খেলতেছে মানে আমরা যেগুলো আছে করে তো গেছে আবার সে অরিজিনালি মনে করেছে মনে হয় সমস্যা নেই Double kill. I'm sure they're not going to kill us, but they're going চারজনের ভিতরে কিল তো মানে উপরে ফেলে দাঁড়িয়েছে আমার তো শুনতে উপরে কাজ করোনো করোনার ভিতরে যাবে না ভাই কিনতে পারি নাই যাক আরে গাছ দেখেন যে এই সময় মনে করেন ওই জায়গায় আমার কম লাগতো ওই জায়গা না এই জায়গায় এসে Pero dice না গ্যাস মান সম্মানটা ডোবে নাই সিরিয়াসলি অ্যালেক্স ভাই এখন ডাকতেছি আমি তোমাকে ডাকছিলাম ওই সময় কারণ ভাবছিলাম যাদের সঙ্গে ট্যাঙ্ক করছি তাদের সঙ্গে একটা ম্যাচ খেলি গ্যাস কিন্তু ভাই আসছিল না ওই সময় তো কোনো সমস্যার কারণে জয় শিবের মনে কেন অনেক First blood. Oh, it's on, no, it's আরে গ্যাস ষোলো ভার্সেস টু একজন মারা গেছে আমাদের গোল হলো তো নাই এখন কি হবে এনিমি তো দেখতেছি না ও ভাই গ্রেনেড মারছে বিশ্বাস করেন अरे भाई नाहिद भाई देखिए ऑफलाइन है जैसे आवाज की ऐसे तो समस्या नहीं देखी अरे गेरेनेट मारा शुरू कर दी से गेरा पहले आ रहा nice nice guys line <laughs> আর এরা তো সব ডবল ভিক্টর নিয়ে চলে আইছে কিল আর করতাম সাত কিল দিছি তাও কোনো লাভ হয় নাই নাহিদ ভাই ভালো খেলতেছিল এখন নাহিদ ভাই এখন নাই সবগুলো ডবল ভিক্টর নিয়ে চলে এসেছে কী করবো বলেন দেখি একবার একটা চান্স নিয়ে কেঁদে দিতাম আজ গাছ একজন অফলাইন দিছে প্যানটা তো অস্থির ছিল যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরে ভাই এটা কোনো কথা এইটা কি ছিল ডাইরেক্টলি এই জায়গায় ওই Terang ke mana ya? Sangat. Pinang mereka kasih ni mana? Asal kasih ni dia dah kapot. Sini, sini, sini. Offline channel. Shot এক ডবল ভিক্টরি আসে মেরে দিয়েছে সো গ্যাস যাই হোক প্যাংটা যারা যারা দেখছিলেন সবাই একটু ফলো মানে সাবস্ক্রাইব করে দিয়েন ফলো বলতেছি মানে গ্যাস একদম টিকটক লাইক এইসবই ছিলেন তো তার কারণে মনে করেন ফলো ফলো হয়ে গেছে সো গ্যাস জিতার চান্স ছিল এই ম্যাচটাই জিততে পারলাম না আমাদের প্লেয়াররা দেখছেন শুধু আমাদের নাহিদ ভাই যে বাইরের প্লেয়ার ছিল উনিই ভালো খেলছে আর সব মনে করেন আমাদের যা প্লেয়ার দিছে সো গ্যাস চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ গ্যাস যারা যারা ভিডিওটা দেখছিলেন